হ্যাঁ ফ্রেন্ডস মহাবিশ্বে কতগুলি গ্রহ রয়েছে তা বলা কল্পনার অতীত আর বিজ্ঞানীরা এটা নিশ্চিত করেছেন এই মহাবিশ্বের নানা গ্রহে জীবনের অস্তিত্ব রয়েছে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে বসবাস করা যাবে এটা নিশ্চিত করে বলেছিলেন তারা বলেছিলেন দুই সালের মধ্যে মঙ্গলকে বসবাসের উপযোগী করবেন কিন্তু সব ভাবনা এবং সব পরিকল্পনা শেষ হয়ে গেছে সব ধরনের অনুসন্ধান শেষে তারা নিশ্চিত করেছেন মঙ্গল গ্রহে বসবাস স্থাপন কোনোদিনও সম্ভব না নতুন প্রহরের এই এপিসোডে মঙ্গল গ্রহে কেন বসবাস সম্ভব হবে না তা নিয়ে হবে জানাশোনা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট আপলোডের সাথেই থাকবেন so let's start the video নতুন প্রহর মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব খুবই অল্প পাওয়া গেছে জীবনের জন্য অত্যাবশ্যক একটা উপাদান পানি মঙ্গলে কিছু কিছু জায়গা রয়েছে যা পৃথিবীর থেকে অত্যন্ত ঠান্ডা আর হ্যাঁ মঙ্গলে পানি কম তা ঠিক আছে কিন্তু মঙ্গল গ্রহে প্রচুর বরফ রয়েছে এই বরফ গলে পানি হতে পারে কিন্তু দুর্ভাগ্য তা কোনোদিনও সম্ভব না কারণ বরফ গলে পানিতে পরিণত হতে হলে মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মতো হতে হবে কিন্তু মঙ্গল গ্রহে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস সহ তাপমাত্রাও কম তাই এই বরফ গলে পানি কি করেই বা হবে বলুন তো মঙ্গল গ্রহে দ্বিতীয়ত প্রয়োজন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু মঙ্গলে এই উপাদানগুলি থাকলেও তার শতকরা পরিমাণ খুবই কম আর এজন্য এখানে উদ্ভিদ জন্মাতে পারে না মঙ্গলে যদি উদ্ভিদ না জন্মায় তবে সেখানে কখনো বসবাস করা সম্ভব হবে না মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় অন্যরকম আর এখানের বায়ুমণ্ডলে নানা রকম বিষাক্ত গ্যাস উড়ে বেড়ায় আপনি যদি এখানে গিয়ে অক্সিজেন হেলমেট ব্যবহার না করেন তবে কয়েক মুহূর্তেই আপনার মৃত্যু নিশ্চিত মঙ্গল গ্রহের মহাকর্ষ এবং অভিকর্ষ বল পৃথিবীর তুলনায় কম আপনি হয়তো ভাবছেন এটা সমস্যার কিছু না কিন্তু বিজ্ঞানীরা অনুসন্ধান করে এটা নিশ্চিত করেছেন যে এতে প্রচুর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আর এই কম মধ্যাকর্ষণ আপনার শরীরের পেশিকে দুর্বল করে দিবে মঙ্গলের নবচারীরা প্রায়ই তাদের পায়ের সন্ধিতে প্রচুর ব্যথা অনুভব করেন মঙ্গল গ্রহে প্রায়ই মারাত্মক ঘূর্ণিঝড় হতেই থাকে আর এখানের ঝড়গুলির প্রবণতা খুবই মারাত্মক আর এই ধরনের ঝড় থেকে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না আপনি নিশ্চয়ই ওজন স্তরের ভূমিকা সম্পর্কে জানেন সৌরজগতে একমাত্র পৃথিবীর একটা ওজন স্তর রয়েছে ওজন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এই রশ্মি পৃথিবীতে পৌঁছলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু মঙ্গল গ্রহের কোনো ওজন স্তর নেই তবে কিভাবে মঙ্গল গ্রহে বসবাস বা জীবনের অস্তিত্ব টিকে থাকবে বলুন তো আমাদের বেঁচে থাকার জন্য নানা রকম উপাদান দরকার এর মধ্যে অন্যতম হলো খনিজ সম্পদ পৃথিবীতে সব ধরনের খনিজ সম্পদই রয়েছে কিন্তু মঙ্গল গ্রহে কোনো খনিজ সম্পদ না থাকলে কিভাবে মানুষ বাঁচবে বিজ্ঞানীরা মঙ্গলে যাওয়ার সময় বিশেষ কিছু জিনিসের ব্যবহার করেন তাদেরকে অক্সিজেন হেলমেট ব্যবহার করে সেখানে ভ্রমণ করতে হয় তারা মার্স নামক একটা যন্ত্র ব্যবহার করেন যা মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পৃথক করে অক্সিজেনের যোগান দিয়ে নভোচারীদের রক্ষা করে আর এই কারণে এখনও কোনো জীবকে বা জীবিত কোনো প্রাণ পাওয়া যায়নি মঙ্গল গ্রহে তাই মঙ্গলে বসবাস করা যাবে এই বাক্যটিকে একটা রূপকথার গল্পই মনে হয় আর এটা বাস্তবে কখনো হবে কি না তা বলা খুবই কঠিন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে it's your host Shubho signing out